মামা কোথায় কোথায় বসেন আপনি আমি স্কুল মেপুর এখানে বসেন সবসময় চানাচুরের দোকানটা খুব সুন্দর এই মামা কত করে এটা পাঁচ টাকা দশ টাকা না দশ টাকা বিশ টাকা পাঁচ টাকা দশ টাকার বিশ টাকা না ডিজাইন ভালোই Adam, adam bu gitti, adam bu. Tam bir şey. Geldi lan adam. Ha? Kamu da bir yana burada tam bir. Buraya geliyor. Buraya geliyor. Na na, adam burada bir şey geliyor. Adam bu. Bugün de geliyor.

almost cut out. Why not? You're the same as me.